মোর তোমার কথা মোর কবিতা কবিতা লাগে ভাল লাগে মোর পল প্রতি পল তোমাকে ভাল লাগে মোর কবিতা কবিতা লাগে ভাল লাগে মোর পল প্রতি পল তোমাকে ভাল লাগে মোর বুকুৰে পাছতীয়াকৈ মোৰে চিন ভাল লাগে মোর কবিতা কবিতা লাগে ভাল লাগে মোর তোমাকে তুমি যদি আতরি ঝুয়া কেতিয়াবা বহু দূৰলে ভাবিলে পাওঁ সপোনতো কি জানো হ'ব মোৰ ভোর তোমার বুকুরে হাসু দিয়া কই রাখিবা মোর জীৱনৰে উচিবাত থাকিলে মই তোমাৰ কাষত কথা দিলো সঁচাকৈ ৰাখিবাবলৈ চিৰদিলে ভাল লাগে মোৰ ভাল লাগে মোৰ পল প্ৰতি পল কবিতা কবিতা লাগে ভাল লাগে তোমাকে তোমার কথা কবিতা কবিতা লাগে ভাল লাগে মন গতি তোমাকে